হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হক নাম ভরসা বইটি আপনাদের মাঝে আমি ফ্রি করে দিলাম ভিডিওটি ভালোভাবে দেখুন ভালোভাবে না দেখে কথা বলবেন না এখানে দেখেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে যার দরকার আমার থেকে কল দিয়ে বই নেবেন যতটুকু সম্ভব আপনাদেরকে কম দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখানে এটা কপি লিঙ্ক এবং এই লিঙ্কটাই আমি আপনাদের মাঝে দেখাই দিচ্ছি এখানে পেস্ট করলাম আপনারা এটা কষ্ট করে সুন্দরভাবে লিখবেন লিখার পরে এখানে ইন্টার প্রেস করবেন করার সঙ্গে সঙ্গে আপনাদের এটা ওপেন হবে আপনারা এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড অ্যানিওয়ে এখানে ক্লিক করবেন ডাউনলোড শুরু হয়ে যাবে ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম